পর্তুগালের ডাগআউটটা বদলে গেছে বিশ্বকাপ ব্যর্থতার পর সেখানে লেগেছে পরিবর্তনের হাওয়া যাতে উড়ে গেছেন ফার্নান্দো সান্তোস বসেছেন নতুন boss Roberto Martinez Spanish coach এসেই মান ভাঙিয়েছেন সিআর সেভেনের ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ ক্যাম্পেইনারকে সঙ্গে দিয়েছেন তরুণদের অনুপ্রেরণা দেওয়ার দায়িত্ব